আল্লাহর সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'ু আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون جربني الله أكبر ওই ইমানদারেরা তোমরা তোমাদের আওয়াজের চাইতে নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজটাকে বুলন্দ করো না নবীর কথার চাইতে তোমাদের কথা যেন বড় আওয়াজে না হয় যদি এমনটা হয়ে থাকে তাহলে তোমাদের জীবনের যত অর্জিত আমলগুলো জিহাদ করে রক্ত ঝরিয়েছ নামাজ পড়ে কপাল কালো বানিয়েছ চোখের পানি ফেলে ফেলে কেঁদেছ তোমরা এত কিছু করার পরেও এই চরম বেয়াদবি করার কারণে তোমার সমস্ত আমল গুলো নিষ্ফল হয়ে যাবে ব্যর্থ হয়ে যাবে আমার বন্ধুগণ সেজন্য আদব ইমানদারের জীবনে দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আমার বন্ধুগণ সেই সুরার গুরুত্বপূর্ণ একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন বান্দা এই দুনিয়াতে পদের জন্য পদবীর জন্য লোভ আছে না নাই আসতে বলবেন না আছে না নাই দুনিয়া একটা পদ নেবার জন্য রাতকে দিন করে দিনকে রাত করে হালালকে হারাম বানায় দেয় হারামকে হালাল বানায় দেয় একটা দলীয় পোস্টের জন্য একটা পদের জন্য একটা সম্মানের আসনে একটা চেয়ার পাওয়ার জন্য আল্লাহ বলছেন বান্দারে দুনিয়ার পদ পদবি তো খরচ ক্ষণস্থায়ী আমি তোমাকে একটা পদ দিয়ে দেব পদবি দিয়ে দেব আমি তোমাকে মহাসত্যবাদীর খেতাব দিয়ে দেব কিন্তু আমি তোমার জীবনে আমি তিনটা গুণ দেখতে চাই কয়টা গুণ তিনটা গুণ দেখতে চাই আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون جربني الله أكبر এখানে যারা বসে আছি সবাই আমরা বিশ্বাস করি কাকে আসতে বলবেন না কাকে সন্দেহ আছে না বিশ্বাস করে নিয়েছি আমরা যারা বিশ্বাস করেছে তাদেরকে আল্লাহ মুমিন বলেছেন তাদেরকে আল্লাহ পাক মুমিনুন বলেছেন আমরা অবশ্যই ইমানদার আমরা মুমিন বিশ্বাস করি কাকে আল্লাহকে আল্লাহকে যারা বিশ্বাস করে সীমানদারকে ডাক দিয়ে বলছেন মমিন তো তারাই যারা ইমান আনবে আল্লাহর উপরে রসুলের উপরে আল্লাহকে মানলাম রসুলকে মানলাম না হবে না আল্লাহ এবং রসুলকে মানলাম কিতাবকে মানলাম না হবে না আমার দেশে বহু মুসলিম আছে ইসলামকে মানে না আছে না নাই বলা হয় তোমার ধর্মের নাম কি ইসলাম ধর্ম ইসলাম এটা বলে তুমি জাতি দেখি আমি মুসলিম এটাও বলে তোমার ধর্মের নাম ইসলাম অনলাইন যোদ্ধা প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসার কালেমার ঝান্ডাবাহী তৌহিদের পতাকাবাহী দিন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিন ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ওবরকাতুহু জবাবটা শুনে মনে হচ্ছে ক্ষুধা পেয়েছে দিনের বেলা তো শুরু হয়েছে নয়টা থেকে আলোচনা ক্লান্ত মনে হচ্ছে একটু জবাব আবার নিতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া আমাকে আপনাকে হাজারো কাজের ফিরে কত ব্যস্ত সময় আমরা কাটিয়ে দিই কিন্তু আজকে সকল ব্যস্ততাকে সকল কর্মকে মাইনাস করে নিজের ব্যক্তিগত জীবনের সমস্ত তারাকে ব্যস্ততাকে মাইনাস করে দিয়ে কোরআনের কাজে আমরা আজকে ব্যস্ত হয়ে পড়েছি এসেছি জান্নাতের বাগানে যিনি আমাকে আপনাকে এমন একটি সুন্দর পরিবেশে আসার বসার তৌফিক দিলেন সেই মহান জাল্লাশানহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সেজুদ শকর আদায় করি মোহাব্বতান জড়ালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ আবারও বলছে আলহামদুলিল্লাহ চিৎকার মেরে বলছে আল্লাহ ইন্নি أسألك الهدى والتقى والعفاف والغنى شوي يقول يا اللهم لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت আমরা আল্লাহ তালার শকর আদায় করে নিলাম সম্মানিত হাজিরিন আমরা এসেছি এখানে মূলত কোন ব্যক্তির মন গড়া মস্তিষ্ক প্রসূত কোনো কথা শুনতে নয় এসেছি এসেছি মূলত এমন এক কিতাবের আলোচনা এমন এক কিতাবের কথা যে কিতাব দুনিয়ার নয় যে কিতাব আসমানের কিতাব যা নাজিল হয়েছে আজ থেকে দেড় হাজার বছর আগে তেইশ বছরে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আমার নবীর উপরে সেই কিতাব আল কোরআন আল করিমের একশো চোদ্দটি সুরার ভিতরে উনপঞ্চাশ নম্বর সুরা সুরাতুল হজরাতের আমি শেষের দিকের একটি আয়াত তেলাবত করেছি এই আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা উপস্থাপন করতে চাচ্ছি আল্লাহ রাব্বুল আলমিন সবার আগে আমল করার নিয়তে আমাকে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করুন জোরে বলি আল্লাহ আমিন সম্মানিত হাজিরিন যে সুরার নামটা আমরা শুনলাম এটা এমন একটি সুরা যে সুরাটা প্রতিটি শিক্ষা ব্যবস্থায় প্রতিটি সিলেবাসে এই সুরাটা অন্তত সিলেবাস ভুক্ত করা উচিত কেন জানেন এর কারণ হলো আদব আখলাক যদি একটা ব্যক্তি জীবনে না আসে সে যতই এডুকেটেড হোক না কেন যতই সে উচ্চশিক্ষিত হোক না কেন আদব আখলাপ যদি না ঠিক হয় সেই জীবনের কোন দাম দুনিয়াতেও নাই আখেরাতেও নাই ঠিক কিনা এটা হচ্ছে আদব ঠিক করার সুরা কি ঠিক করার সুরা আদব আদব যার নাই তাকে কি বলে বেআদব দেখেন না আমার দেশে জাতীয় ব্যক্তিদের মুখ থেকেও কিছু বেয়াদবির কথা শোনা যায় তাদের মুখ থেকে এমন কিছু কথা বের হয় যে সমস্ত কথা ভাষাগুলো হলো বস্তির কথা রাস্তার কথা একজন সম্ভ্রান্ত বংশীয় লোকের মুখ থেকে এই জাতীয় কথা বের হতে পারে না হাত ভাঙ্গ ঘাড় মটকে দাও খেলা হবে আসা এগুলো আছে না আবার বলে তোমরা পিটুন খাই আলে বুঝছো আর আমরা ঘরে বসে আলিফ বাতাস আছি মহান খা শিখছি আবার আরেকজন তাহাজ্জুদ গোজার বলেন আমি বাইশ বছর একটা না তাহাজ্জুদ পড়ি প্রতিদিন আশি রাকাত নফর নামাজ পড়ি তো বিষয়টা হলো মূর্খের মূর্খতা প্রকাশ পেয়ে যায় দু লাইন কথা বললেই টের পাওয়া যায় ঠিক কিনা এই জন্য আমি একটু আদবের সুরা ধরছি আজকে সম্মানিত হাজিরিন এক ছাত্র শিক্ষকের সামনে বসা শিক্ষক বলে ছাত্র তোমার বাড়ি কোথায় স্যার ব্রাহ্মণ বাড়িয়া তোমাকে একটা প্রশ্ন করব তোমার জেলা নিয়ে উত্তর দাও তো স্যার বলে ব্রাহ্মণ বাড়িয়া বানানটা বলো তো এখন ব্রাহ্মণ বাড়িয়া বানান করতে গেলে তো ভালো ছাত্র হতে হবে সে আর উত্তর না দিতে পেরে বললো স্যার আমি এখন ঢাকায় থাকি কই থাকি ঢাকায় থাকি মূর্খ যখন কথা বলে তার কথাই মূর্খতা প্রকাশ পেয়ে যায় আমরা খেলবো কেন খেলা তো ওদের মধ্যে শুরু হয়ে গেছে ঠিক কিনা যারা মূর্খ যারা বুঝে না আল্লাহ পাক এদের সঙ্গে খেলতেও মানা করেছেন খেলতে যেও না আল্লাহ রাব্বুল আলামিন বলেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما রহমানের যারা বান্দা আল্লাহর যারা অনুকূত বান্দা হবে তারা জমিনে যখন চলবে বিনয়ী হয়ে চলবে উগ্রতা উশৃঙ্খলা তাদের দ্বারা প্রকাশ পাবে না আমার নবীজি বিনম্রতার মূর্ত প্রতীক তিনি ছিলেন বিনয় আচরণের তিনি একটি পিরামিড ছিলেন আল্লাহ পাক রাসূলকে লক্ষ্য করে বলছেন فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر وإذا عزمت فتوكل على الله জোরে বলি আল্লাহ আকবার হে রাসূল আপনি যদি রূঢ় আচরণের হতেন উচ্ছৃঙ্খল যদি হতেন কড়াচরণ নিয়ে যদি আপনি চলতেন আপনার সামনে কেউ আসতো না আপনার সামনে কেউ ভিড়ত না আপনি এত বিনয়ী যে মানুষ সমস্ত কাজ ফেলে আপনার সামনে বসে থাকে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ ইমানদারের সবচেয়ে বড় গুণ হলো সে আদো বলা হবে তার ভিতরে শিষ্টাচার থেকে যাবে সুন্দরভাবে তার কথা কথা হবে সুন্দর তার চলা হবে সুন্দর তার লেনদেন হবে সুন্দর আচরণই প্রকাশ পেয়ে যাবে সে একজন মমিন বান্দা ইমানদার বান্দা আমার বন্ধুগণ এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল হুজুরাত চার নম্বর আয়াত থেকে এই সূরার নামকরণ করা হয়েছে إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون جرب لي الله أكبر আপনাকে যারা ডাকি আপনি যখন হুজরাতের অন্তরালে যখন থাকেন ভিতরে যখন থাকে আপনাকে ডাকে আপনাকে বিরক্ত করে কিন্তু তারা তা বোঝে না আমার বন্ধুগণ এই সুরা আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় দিলেন নবীজি সাহাবে কেরামকে নিয়ে কথা বলছিলেন সামনে সাহাবীরা আমার নবীজি বয়ান করছিলেন এমন সময় দুজন সাহাবী হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন দামি দুজন সাহাবি এই পৃথিবীতে সূর্যোদয় হয় নষ্ট যায়নি যে আবু বকরের চেয়ে শ্রেষ্ঠ এর মাথার উপর দিয়ে এর উপর দিয়ে পৃথিবীতে এমন কোন শ্রেষ্ঠ মানুষ দ্বিতীয়টি নাই নবীর পরে এই পৃথিবীতে যার নাম সবচাইতে বেশি যার দাম সবচাইতে বেশি যার সম্মান সবচেয়ে বেশি তিনি হচ্ছেন আবু বাকার সেই আবু বাকার এবং আমার ফারুক রাদিয়াল্লাহু আমার নবীর বায়নের মাঝে দুজন গল্প করছিলেন দুজন কথা বলতে বলতে টক্কর লেগে গেল তর্ক বিতর্ক শুরু হলো এক পর্যায়ে নবীর আওয়াজের চাইতে বেশি আওয়াজ হয়ে যাচ্ছিল নবীর কথার চাইতে বেশি কথা হয়ে যাচ্ছিল নবীজির কথা ক্ষীণ হয়ে যাচ্ছিল নবীজির মনটা একটু খারাপ হলো আল্লাহ রসুল যখন মনটা একটু খারাপ করে বসলেন মনটা যখন ছোট হয়ে গেল আল্লাহকে সহ্য করবেন নাকি